আসসালামু আলাইকুম ও ওবরাকাতহু সুপ্রিয় শ্রোতা মণ্ডলী আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি বিষয় মোহাম্মদ সাল্লাহ সাল্লাম যখন বিবাহ করেছিলেন আম্মাজান আয়েশা রদিয়াল্লাহ তালা আনহাকে সেই সময় তার বয়স ছিল নয় বছর ছয় বছরে বিবাহ করেন নয় বছরে তিনি ঘরে তোলেন এটা নিয়ে অনেকের অনেক রকমের আপত্তি আছে বিশেষ করে হিন্দু দাদা দিদি ভাই তারা অনেক আপত্তি করে যে মুসলিমদের নবী সে একটা ছয় বছর নয় বছর মেয়েকে বিবাহ করেছে হ্যাঁ, এটা দিয়ে মোহাম্মদ সাল্লামের চরিত্রের ওপরে কালিমা লেপন করার চেষ্টা করে তাই আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি শ্রীমদ মানে এটাকে বলা হয় বাল্মীকি রামায়ণ আপনাকে দেখাচ্ছি আজকে দেখাবো যে শ্রী রামচন্দ্র তিনি যখন দেবী সীতাকে বিবাহ করেছিলেন সে সময় সীতার বয়স কত ছিল আমাদের ক্যালকুলেশন হচ্ছে মাত্র ছয় বছর মনে রাখবেন মোহাম্মদ সাল্লাম ছয় বছরে বিয়ে করেছিলেন কিন্তু ঘরে নেননি তিনি নয় বছর যখন বয়স হয়েছিল যখন ম্যাচিওর হয়েছিল সেই সময়তেই আমাজন আইসা রদিয়াল্লাহ তালা আনহাকে তিনি ঘরে নিয়েছিলেন সংসার জীবনে নিয়েছিলেন কিন্তু ছয় বছর বিবাহ করেছিলেন জাস্ট এনগেজ করে রেখেছিলেন তো আমার আপনাদেরকে দেখাবো দেবী সীতার সঙ্গে রামচন্দ্র যখন বিবাহ করেছিল তখন শ্রী বিশেষ করে দেবী সীতার বয়স ছিল মাত্র ছয় বছর আসেন আমরা আপনাকে গীতা খুলে খুলে দেখাবো হচ্ছে বাল্মীকি রামায়ণ বুক নম্বর দু হাজার চৌত্রিশ আপনারা দেখছেন বুক নম্বর দু হাজার চৌত্রিশ এটা হচ্ছে গীতাপেশ গোরক্ষপুর থেকে ছাপা এটা অ্যাভেলেবেল পাওয়া যাবে আপনারা নেবেন এটা আমাদের কোনো মানে ছাপানো কোনো গীতা নয় এটা গীতা প্রিস থেকে ছাপানো এটা হিন্দি ইংলিশ ট্রান্সলেশন সব আছে আপনাদেরকে আমি খুলে খুলে দেখাবো যেটা আজকে দেখাবো যে রামচন্দ্রের বয়স তখন এই শ্রী দেবীর সীতার বয়স তখন কত ছিল আপনাদেরকে আমি নিয়ে এসেছি এখন দেখেন অরণ্যা খান্ড আপনারা দেখতে পাচ্ছেন অরণ্যকাণ্ড সাতচল্লিশ স্বর্গ সাতচল্লিশ হচ্ছে স্বর্গ আমি নিয়ে এসেছি আপনাদের কাছে আজকে উপস্থাপন করছি যে চার নম্বর আর পাঁচ নম্বর শ্লোক বিশেষ করে মনে রাখবেন এই চার পাঁচ মানে বাল্মীকি রামায়ণ সাতচল্লিশ স্বর্গ মন্ত্র সংখ্যা চার পাঁচ ছয় সাত আট নয় দশ এই পাঁচটা মন্ত্র পড়লেই আপনি পেয়ে যাবেন এখানে আমি দেখাচ্ছি দেখেন কি লেখা আছে ইক্ষুকি বংশীয়দের রাজভবনে বারো বছর বারো বছর বাস করে মনুষ্যচরিত মনোবাঞ্ছিত ভাগ্য বিশেষসমূহ ভোগ করলাম অতপর ত্রিয়াদশ বর্ষে সমর্থবান মহারাজ দশরথ রাজমন্ত্রীর সঙ্গে মিলিত হয়ে শ্রীরামচন্দ্রকে রাজ্য অভিষিক্ত করার জন্য মন্ত্রণা করিলেন মানে এখানে দেবী সীতা তিনি বলছেন তিনি যখন রামচন্দ্রের কত বছর পর্যন্ত তিনি সংসার করেছেন তিনি বলতে চাইছেন যে রামচন্দ্রের সঙ্গে আমি বারো বছর সংসার করেছি কত বছর বারো বছর সংসার করেছে দেবী সীতা রামচন্দ্রের সঙ্গে তারপরে বারো বছর সংসার করার পরেই মানে তাকে বনবাসে দেওয়া হয় তার মানে এটা পয়েন্ট অফ ভিউ আপনার দৃষ্টি আকর্ষণ করছি রামচন্দ্রের সঙ্গে সীতা আগেই বারো বছর সংসার করেছেন তারপরে তেরো বছর যখন হয়েছে সেই সময়তে তাকে বনবাসে পাঠানো হয় আসেন মজার বিষয় এবার আপনাদের সামনে উপস্থাপন করব হ্যাঁ এবার দেখেন আমি এখানে দশ নম্বর সাতচল্লিশ স্বর্গের দশ নম্বর শ্লোকটা পড়ছি দেখেন অষ্টদশী হি বর্ষণী মম জন্মনি গন্নাতে এর অর্থ করেছে দেখেন এর অর্থ করেছে বনবাস গমনকালে আমার মহাতেজস্বী পতির বয়স পঁচিশ বছর আর জন্মের সময় থেকে গণনা করলে আমার বয়স আঠারো তার মানে বুঝতে হবে এখানে পয়েন্ট অফ ভিউ আপনাদেরকে বোঝাচ্ছি যে দেবী সীতাকে যখন বনবাসে পাঠানো হয় ঠিক সেই সময় সীতার বয়স ছিল আঠারো বছর আঠারো বছর দেখেন অষ্টদশী হি বর্ষণী মম জন্মানি গন্নাতে যদি আমি জন্মের পর থেকেই যদি আমার বয়স গণনা করি মাম যদি আমার বয়স গণনা করি তাহলে আমার বয়স হবে অষ্টদশ মানে আঠারো বছর তার মানে বুঝতে হবে যখন সীতাকে বনবাসে দেওয়া হয় সেই সময় সীতার বয়স ছিল আঠারো অপরদিকে আপনাদেরকে চার নম্বর শ্লোকে দেখেছি যে বনবাসে যাওয়ার আগে রামচন্দ্রের সঙ্গে বারো বৎসর সীতা সম্পর্ক ছিল মানে বৈবাহিক সম্পর্ক ছিল সংসার জীবনে ছিল খুব সহজ হিসাব তার মানে যখন রামচন্দ্র সীতাকে বনবশ্যে পাঠায় সেই সময় সীতার বয়স ছিল আঠারো তারা আগে করেছে বারো বছর সংসার তাহলে এখানে করেছি দেখেন আঠারো থেকে মাইনাস বারো করলে বয়স হয় ছয় তার এখন মানে খুব স্পষ্ট হয়ে আপনি বুঝতে পারছেন যে সীতার সেই সময়তে বয়স ছিল মাত্র সিক্স ইয়ার মানে ছয় বছর কেননা আঠারো বছর বয়স যখন হয় তখন তিনি বনবসে গিয়েছেন তার আগে বারো বছর সংসার কাটিয়েছেন রামের সঙ্গে অতএব আঠারো থেকে ছয় বের করলে খুব সহজ একদম সহজ হিসাব মাত্র ছয় বছর সীতার সে সময় বয়স ছিল এখন অনেকে বলতে পারে যে আমরা এখানে ভুল ভাল হিসাব করছি অনেক কিছু করছি আসেন আমি আরও একটি আপনাকে দেখিয়ে দিই আরেকটা দেখায় যে সেই সময় যে তার বারো বছর বয়স ছিল বারো বছর আরেকটা পাবেন যে বারো বছর আমি আরেকটা ই দেখাই এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ গীতা প্রেস গৌরকুপুর থেকে ছাপা দ্বিতীয় খণ্ড এটা কাণ্ড খুলবেন সুন্দরকাণ্ড কান খুলবেন তেত্রিশ নম্বর স্বর্গের সতেরো নম্বর শ্লোক এখানে দেখেন কি লিখেছে আমি অযোধ্যা শ্রী রঘুনাথের অন্তপুরে দ্বাদশ বৎসর পর্যন্ত সর্বপ্রকার মানবীয় বিলাস ভোগ করতাম এবং আমার অভিলাষ সর্বদা পরিপূর্ণ হতো দেবী সীতা তিনি এখানে বলছেন যে বারো বছর তিনি খুব সুখে শান্তিতে রামের সঙ্গে সংসার করেছেন তারপরে তেরো বছর যখন বয়স হয় দেখেন তারপরে মন্ত্র ত্রিয়াদশ বর্ষে রাজা দশরথ রাজগুরু বৈশিষ্ট্যকে সঙ্গে নিয়ে তাকে পাঠানো হয় শ্রীরামচন্দ্রকে সময় পাঠানো হয় তার মানে বুঝতে হবে যে তেরো বছর মানে বারো বছর বয়স বারো বছর পর্যন্ত সে সংসার করেছে যখন তার সংসার জীবন তেরো বছর পড়লো সেই সময়তে তাকে বনবাসে পাঠিয়ে দিল তার মানে খুব সহজ হিসাব আঠারো থেকে বারো বাদ দিলে আবার ঘুরে ফিরে ছয় বছরই হচ্ছে এটা বাল্মীকি রামায়ণ দেখালাম এখন অনেকে বলতে পারে এবং বলেও তাই যে মুসলিমদের এটা কারচুপি মুসলিমরা এটা ভুলভাল হিসাব করছে এটার আমরা জবাব দেব আমাদের এটা তো বাল্মীকি রামায়ণ থেকে দেখালাম এটা গীতাপেশ গোরখপুর থেকে ছাপা আসেন আমি আরেকটা রামায়ণ দেখাই আচ্ছা আরেকটা রামায়ণ দেখাই এটা হচ্ছে বাল্মীকি রামায়ণ এটা কোনো মুসলিম প্রকাশনী না রাজশেখর বসু অনুদিত এটা অনুবাদ করেছেন এটা রাজশেখর এটা অ্যাভেলেবেল এটাও অ্যাভেলেবেল আপনারা পেয়ে যাবেন আসেন আমরা এখান থেকে দেখাই আরেকটা ভার্স দেখাই আরেকটা ভার্স দেখাই এক মিনিট আমরা আরেকটা ভার্স দেখানোর আগে এখানে একটু আমার নোটটা একটু পড়ে গেছে আমি দেখাচ্ছি আচ্ছা আমি আবার আপনাদের সামনে নিয়ে এসেছি জি এইখানে দেখান এটা হচ্ছে অরণ্য খান্ড আপনারা দেখতে পাচ্ছেন Rajshekhar Basu page page number একশো সাঁত্রিশ এখানে দেখেন এখানে অনেকটাই লেখা হয়েছে ঘটনাটা আমি পড়ছি দেখেন এখান থেকে শেষ লাইনটা পড়েন তখন তিনি রাবণের প্রশ্নের উত্তরে নিজের পরিচয় দিলেন এবং পূর্বের ঘটনা বিবৃতি করে বললেন পিত্ত সত্য পালনের জন্য আমার স্বামী অযোধ্যা ত্যাগ করে বনে আসেন তখন তার বয়স পঁচিশ এবং আমার আঠারো বৎসর দেখেন যখন তাকে সীতাকে যখন বনবাসে পাঠানো হয় তখন সীতার বয়স মাত্র আঠারো বৎসর আঠারো বছর এখানে বলছে যে স্বামীর বয়স পঁচিশ এখানে স্লোপটা আমি পরবর্তী দেখাবো এখানে একটু কারচুপি করা আছে তো এখানে বুঝতে পারছেন যে এটা মনে রাখেন যে সীতাকে যখন বনবাসে পাঠানো হয় সীতার বয়স তখন মাত্র আঠারো বছর হ্যাঁ, আঠারো বছর এইবার দেখেন টিকা এক নম্বর টিকা এখানে আমাদের টিকা না এটা কাদের টিকা এটা রাজশেখর বসে তিনি টিকা দিয়েছেন হিন্দু স্কলারের টিকা দিয়েছেন কি লিখেছে দেখেন সীতার এই উক্তির সঙ্গে অযোধ্যা কাণ্ডের সপ্তম পরিচ্ছেদের কৈশল্য কথিক রামের বয়স মিলে না অরণ্যকাণ্ডের তৃতীয় পরিচ্ছেদে মানে যেটা আমরা দেখে আসলাম আছে দণ্ডকরণ্য দশ বৎসর অতিবাহিত হয়েছে তার অনুসারে এখন রামের বয়স পঁয়ত্রিশ সীতার আঠাশ রাম সীতার বয়স সম্বন্ধে নানা মত আছে মানে এখানে যে সীতা এখানে যে রামের পঁচিশ বছরের কথা বলা হলো আর এখানে মানে এটা হিসাব করলে হয়ে যাচ্ছে যে রামের বয়স পঁয়ত্রিশ আর সীতার আঠাশ তো এটা লেখক নিজে বলছেন গবেষণা করে যে এটা আসলে ভুল এটা সঠিক নয় কেননা এটা অযোধ্যা কাণ্ডের অরণ্যকাণ্ডের ওইখান থেকে এটা একটা ভুল মেসেজ বা বার্তা আসছে তারপর লিখছে রাম সীতার বয়স সম্বন্ধে নানা মত আছে নানা মত আছে এবার আসেন মজার বিষয় আপনাকে দেখাই এবার চলে আসবো আমরা সুন্দরাকাণ্ড সুন্দরাকাণ্ডে চলে আসবো সুন্দরাকাণ্ডে যদি না সরি আমরা আমরা আসবো এবার বাল্মীকি রামায়ণে রাজশেখর বসুর কাণ্ডে আমরা চলে আসবো কাণ্ড তেত্রিশ স্বর্গের সতেরো নম্বর শ্লোক পেজ সংখ্যা একশো আটানব্বই এখানে কি লিখছে দেখেন এখানে দেখেন ফুটনোটে ওই ওই মন্ত্র যে মন্ত্র আমরা একটু আগে গীতা পেশ গোরক্ষপুর থেকে চাপিয়ে টিকা আলোচনা করছে কি লিখছে দেখেন অরণ্য কাণ্ডে ত্রিয়াদশ পরিচ্ছেদে সীতা রাবণকে বলেছিলেন অযোধ্যা ত্যাগের সময় তার বয়স ছিল আঠারো আঠারো এখন বলছেন শ্বশুরলয়ে আসবার তার বয়স বারো মানে শ্বশুর বছর শ্বশুর বছর তিনি বারো বছর পরে পর্যন্ত ছিল রামের অভিষেকের আয়োজন এবং নির্বাসন হয় অর্থাৎ প্রায় ছয় বছর বয়সে সীতার বিবাহ হয়েছিল স্পষ্টভাবে লিখেছে দেখেন আপনারা দেখতে পাচ্ছেন কিনা দেখেন শেষে ছয় বছর মানে এখানে ক্যালকুলেশন করে বলছে যে ওই অরণ্য খাণ্ডের পঁয়ত্রিশ নম্বর তেয়াদশ পরিচ্ছেদে সীতা রাবণকে বলেছিল তার বয়স আঠারো এখানে বলেছে শ্বশুরলয়ে বারো বছর পরে রামের অভিষেক আয়োজন করা হয় অর্থাৎ প্রায় ছয় বছর বয়সে সীতার বিবাহ হয়েছিল তার মানে এখানে রাজশেখর বসু তিনিও এখানে স্পষ্ট হয়ে বলে দিচ্ছে যে রাজ সীতার সেই সময় বয়স ছিল ছয় যখন সীতাকে বিবাহ করে আশ্চর্য আমাদের কথা সেটা নাই রাম ছয় বছরের মেয়েকে বিয়ে করেছে এটা আমাদের কোনো সমস্যা নেই তিনি করতে পারেন এটা আমরা তো খারাপ কিছু সমালোচনা করিও না আরও দেখেন এটা অযোধ্যা কাণ্ডের অযোধ্যা কাণ্ড ঠিক একই কথা বলা হয়েছে একই কথা একই কথা বলা হয়েছে যে এখানে রাম আর সীতার বিয়ের বয়স নিয়ে খুব মতনক্য আছে তবে রাজশেখর বসু তিনি এটা বোঝানোর চেষ্টা করেছেন যে তার বয়স ছিল সেই সময়তে কত বছর ছয় বছর বয়সে রাম সীতাকে বিয়ে করেছিল আমাদের প্রশ্ন হচ্ছে এটা যারা মোহাম্মদ সাল্লামের জন্ম মানে বিবাহকে নিয়ে এইসব উল্টাপাল্টা মন্তব্য করে তারা তাদের জয় শ্রীরাম জয় শ্রীরাম করে তারা গলা ফাটিয়ে ফেলছে তো একটু রামচন্দ্রের জীবনীটা পড়ুন একটু জীবনী পড়ুন রামচন্দ্র ছয় বছরের মেয়ে সীতাকে বিয়ে করেছে আমাদের কোনো আপত্তি নেই কোনোদিন আমরা অভিযোগও করি না কিন্তু আমরা কেন এই ভাষটা এই শ্লোকটা আপনার সামনে নিয়ে আসলাম কারণ একটাই কারণ তারা মোহাম্মদ সাল্লামের জীবনীর উপরে তারা নানা রকমের কটুক্তি করে এই কটুক্তি করে এই জন্য আমরা তাদের সামনে এই দুটো রামায়ণ নিয়ে আসলাম আমি আরও অনেকগুলো দেখাতে পারবো পদ্মপুরণ থেকেও দেখাতে পারবো জাস্ট বাল্মীকি রামায়ণ হিন্দু দাদারা খুব অথেন্টিক মনে করে পুরাণ শাস্ত্রকে অতটা অথেন্টিক মনে করতে চায় না এই জন্য শুধু রামায়ণ থেকে দেখালাম এবং বাল্মীকি রামায়ণ থেকে দেখালাম এবং একটা অনুবাদ নয় দুইটা অনুবাদ থেকে দেখালাম আরও অনুবাদ থেকে দেখাতে পারবো তো সর্বোপরি আমাদের কোনো অভিযোগ নেই যে রামচন্দ্র ছয় বছর মেয়েকে বিয়ে করছে কোনো অভিযোগ নেই কিন্তু অভিযোগ নেই কিন্তু আমরা কেন ভিডিওটা করলাম কারণ একটাই মোহাম্মদ সাল্লামের নয় বছরে আইসা রদুল্লাহ আনাকে বিয়ে করা নিয়ে তারা একদম অনেক সমালোচনা তার জন্য হ্যাঁ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনি একটা কথা বলেছেন খুব চমৎকার কথা বলেছেন তিনি বলেছেন দেখবেন দুই বিঘা জমি একটা তার যে পদ্য আছে কবিতাতে তিনি বলেছেন যে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আজ চোর বটে মানে চিন্তা করে দেখুন তাদের আছে ছয় বছরে সীতাকে বিয়ে করেছে কে করেছে রামচন্দ্র অনেকে তাকে ঈশ্বরও মনে করে ঈশ্বরের দূত মনে করে অবতারও মনে করে আমরা তো মোহাম্মদ ইসলামকে মানুষ মনে করি তার মানুষের সমস্ত গুণ ছিল মানুষের যে যে গুণ আছে সমস্ত গুণ আমরা কখনো মনে করি না যে মোহাম্মদ ইসলাম কোনো মহামানব ছিলেন তিনি মহামানব অবশ্যই ছিলেন তবে তিনি অতিমানব ছিলেন অন্য কিছু ছিলেন ঈশ্বরের অবতার ছিলেন এমন কিছু মনে করি না আমরা মনে করি তিনি একজন প্রফেট একজন মেসেঞ্জার যার মধ্যে মনুষ্যত্ব মানুষের সমস্ত গুণ ছিল এতে মনে করি পবিত্র কোরআন সুরা কাহাব সুরা নম্বর আঠারো আয়ত নম্বর একশো দশ আল্লাহ সাল্লাহ মোহাম্মদ ইসলামকে বলতেছে কুল হে নবী আপনি বলে দেন ইন্না আনা বাসার মিসলুকুম আমি তো একজন মানুষ মাত্র আমি আমি মানুষ সুরা ফুরকান আয়াত সাত চব্বিশে আছে যে আমি একজন মানুষ আমি বাজারে যাই আমি ভাত খাই মানে একজন সাধারণ মানুষের যত গুণাগুণী আছে সবগুলো মোহাম্মদ সাল্লামের আছে তো এটাই আজকে জাস্ট আমি উত্তর দিলাম যে রামচন্দ্র তিনি ছয় বছরের সীতাকে বিয়ে করেছেন পরবর্তী সময় একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সামনে যখন শ্রীকৃষ্ণ দেবী রুক্মণীকে বিয়ে করেছিলেন সেই সময় রুক্মণী বয়স ছিল মাত্র আট বছর পরবর্তী সময় আরও একটি ভিডিও নিয়ে আসবো শিব যখন বিয়ে করেছিল পার্বতীকে তখন পার্বতীর বয়স ছিল সেই সময়তে আট বছর আর অনেক দেব দেবতাদের আমরা কাহিনী আসতে পারবো দেখাতে পারবো একদম প্রিয়র বই খুলে খুলে যে তাদের মধ্যে এই ছয় সাত আট নয় বছরে বিয়ে করেছিল অনেক দেখাতে পারবো তো আজ আস্তে এতটাই যেহেতু রামচন্দ্রকে বেশি গুরুত্ব দেয় তাই রামচন্দ্রেরটা আগে দেখালাম অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন শেয়ার করবেন মানুষের ভুল দূর করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছে ও মায়ালাই না ইল্লাল বালা